চিত্ত শাড়ি রাজন ধর্ষিতা বলের করুণ কাপড় শীতের আমি অধিকার ভাঙে নিরবতা প্রকৃতি হয় সতীতি দেখে বস্ত্রবিহীন শীতকালয় মানুষ দেখে কর Yes. কালকে তুমি যে সুরের যেহেতু এটা ফেব্রুয়ারি মাস আজ নরপশুরা মায়ের বোনের ইজ্জাত লুটিছে চামচ স্পুন দাও ফল ছড়াও পায়েসটা কি ক্ষতি হয় চিরজীবন এমনি যদি থাকো হঠাৎ কখন সামনে এসে আমার